আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যেটা যতবার মনে হবে ততবারই মানুষ কাঁদবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক